এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের দু সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের হচ্ছে দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে দেখো আমরা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো দেখব আর অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো নিয়ে হচ্ছে ভিডিওটি তৈরি করা হচ্ছে এবং খুব শীঘ্রই হচ্ছে এই অ্যাসাইনমেন্টগুলোর অ্যান্সার কিন্তু দিয়ে দেওয়া হবে তো চ্যানেলের চোখ রাখো তোমরা অ্যান্সার খুব শীঘ্রই পেয়ে যাবে দেখো প্রথমে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় কোড একশো আট এটা হচ্ছে ইংরেজি তিন নম্বর assignment differentiating CVs and resumes ইনস্ট্রাকশনগুলো দেখো learners will collect at least two different types of CVs and a resume from different sources such as the internet books teachers family members etcetera prepare a poster with at least two types of CV and a resume identify their differences Learners will use normal white paper to present models of series and resume and to answer questions number 2 and 3 ঠিক আছে তো এখানে কিছু স্কোরিং ক্রাইটেরিয়া বা রুব্রিক্স দেওয়া আছে সেই অনুযায়ী হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টই করতে হবে এরপর দেখো প্রত্যেকে ধর্মশিক্ষা বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তো প্রথমে আমরা দেখি ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয় কোড হচ্ছে একশো এগারো দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে শরীয়তের উৎস সুরাল মাউনের বর্ণিত শিক্ষাগুলোর সাথে তোমার পরিবারের সামঞ্জস্য বিধান করে গত এক মাসের কার্যক্রমের একটি ছক বা পোর্টফোলিও তৈরি করো নির্দেশনায় বলা আছে সুরা আল মাউনের অর্থ সুরা আল মাউনের ব্যাখ্যা সুরা আল মাউনের শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ তো এ সম্পর্কে তোমাদের অবশ্যই লিখতে হবে পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয় কোড হচ্ছে একশো বারো অ্যাসাইনমেন্টটি হচ্ছে রথিনদের গ্রামে যেমন পৌষ সংক্রান্তি ও বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হয় তেমনি দোলযাত্রা ও নামযজ্ঞেরও আয়োজন করা হয় পারিবারিক ও সামাজিক জীবনে উল্লেখিত শ্রেণীর অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য নিরূপণ করো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা ত্রিপিটকের পটভূমি উল্লেখ করে ছকসহ ত্রিপিটকের শ্রেণীবিন্যাস ও বিষয়বস্তু লেখ ধর্ম নৈতিক শিক্ষা বিষয়কোড একশো চোদ্দ সেবা কাজ ও বাণী প্রচারে সাধুপল সাধি মারিয়া গড়েটি ক্ষুদ্র পুষ্প সাধি তেরেজা ও সাধু ম্যাক্সিমিলিয়ন কলবের আত্মদানের বিষয়টি যেন খ্রিস্টের আত্মদানের প্রতিচ্ছবি তা উপস্থাপন করে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যেমন সাধু সাধিগণের সেবা কাজ সাধু সাধিগণের বাণী প্রচার সাধু সাধিগণের আত্মদান সমাজ সেবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি তো এই বিষয়গুলো মেনে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টই করতে হবে তো শিক্ষার্থীরা এ ছিল ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে তো যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ